সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছের পাতা সাদা সাদা হয়ে গেছে সব জায়গায় ফোটা ফোটা এবং সাদা সাদা হয়ে গেছে আসলে এটা খুব খেয়াল করে দেখা যাচ্ছে এটা মাকড়সার বাসা বা এক জাতীয় পোকা এইটা করেছে আসলে এটা কোনো হুট করে হয়নি বা এটা কোনো গজব বা এই জাতীয় কিছু না এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফোটা ফোটা ফোটা ফোটা দেখা যাচ্ছে বা নারকেল গাছের পাতা সাদা হয়ে গেছে আসলে এটা হুট করে একটা এটা হয়েছে আসলে এটা তেমন মানে ভয়ের কিছু নাই মানে এটা হলো মানুষের অপপ্রচারে অনেকেই ভয় ভীতি পাচ্ছে অনেকেই কিন্তু এটা আসলে ভয়ের কিছু নাই এটা কোনো গজবও না তেমন কিছু না এটা সচরাচর সবসময় প্রতিবারই হয়ে থাকে কিন্তু এবার একটা ইসের মাধ্যমে মানে হুট করে একবার একটা প্রচারের মাধ্যমে হয়ে গেছে এই জন্য সবাই হয়তো বা গাছের দিকে যাচ্ছে একবার গুজব উঠছিল যে বাঁশের পানি খাইলে নাকি সবার রোগ সেরে যাচ্ছে সব গাছের সব বাঁশের মাথা দিয়ে নাকি পানি বের হচ্ছে আসলে ঠিক সেই ধরনের একটা গুজব এটা আসলে এতে ভয় পাওয়ার কিছু নাই সব কিছু হয়তো বা সময় সাপেক্ষে এখন আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে এই আবহাওয়াই কিন্তু সব প্রতি বছরই আবহাওয়া যখন চেঞ্জ হয় তখন নারকেল গাছের পাতা বা সব গাছের পাতাই মানে একটা মরমর কালার আসে এরম মরমর কালার আসতে আসতে এক সময় হতে পারে নারকেল গাছের পাতা পড়ে যায় সব গাছের পাতা পড়ে যায় পাতা পড়ে যায় বা নতুন করে পাতা গজায় সো এটা ভয় পাওয়ার কিছু নেই বা গজব জাতীয় কিছু না এটা নিয়ে আপনারা ভয় পাবেন না তো এটা সবাই মানে গুজব ছড়াই দিয়েছে যে এটা ভয়ের কিছু যে হুট করে এরকম কিছু হয়ে গেছে মানে কিয়ামতের আলামত বা এই জাতীয় কিছু অনেকে অনেক ধরনের কথা বলতেছে আসলে এটা তেমন কিছুই না এমনিতে হয়েছে আপনারা ভয় ভীতি পাবেন না আসলে এটা গুজব